আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় মালা শিল্পবাসী বাংলাদেশের বাইরে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আমিও ভালো আছি আজ একুশে নভেম্বর দুই আপনাদের মাঝে আজকে শেয়ার করব ইমিগ্রেশনের কিছু ইম্পর্টেন্ট নিউজ এবং আপনাদের মনের অনেকের প্রশ্ন যে দেশে যেতে কত টাকা লাগবে অবৈধ উপবাসীদের এই বিষয়েও কিছু শেয়ার করব এর আগে বলে রাখি আমাদের এই চ্যানেলে এখনও যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং সাম্প্রতিক বিষয়ে যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে এবং কে কোথা থেকে দেখছেন আমাকে লিখতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অনলাইনে এবং অফলাইনে করতে পারেন ওকে ধন্যবাদ নজরুল ইসলাম বলছেন যে ওকে হাসান ডি হাসান বলছেন যে ওকে শাহিন বলছেন যে ওকে ধন্যবাদ আপনাদের সকলকে যারা জয়েন করলেন আমাদের এই লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করুন অন্যদেরকে জানার সুযোগ করে দেন যাতে তারাও আমাদের এই প্রোগ্রামটি আসতে পারে ওকে যেমনটি বলছিলাম যে অবৈধদের দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছে দেশের সরকার সকলের মনে প্রশ্ন এই ক্ষেত্রে কত টাকা লাগবে কত টাকা লাগবে অবৈধদের দেশে যেতে সে বিষয়ে এখন পর্যন্ত ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো সাইটে বা ইমিগ্রেশনের ওয়েবসাইটে বা ইমিগ্রেশনের যে ফেসবুক পেজ আছে একজ্যাক্টলি কোনো কিছু বলে নাই তবে গতকালকে Indonesian high commission Indonesian embassy থেকে সমস্ত প্রকার ইন্দোনেশিয়ান অবৈধদেরকে তারা বলে দিয়েছেন যে তাদের যেন কোনো প্রকার দালালের কাছে কোনো প্রকার টাকা না দেয় কোনো প্রকার দালাল এজেন্টের কাছে যেন কোনো টাকা পয়সা না দেয় তা ইন্দোনেশিয়া ফেরত যেতে অবৈধদের জন্য ওকে সেক্ষেত্রে তারা যে ঘোষণাটি দিয়েছেন যে তাদের তাদের সরকারের সাথে অলরেডি কথা হয়েছে মালয়েশিয়ান সরকারের সাথে যে পাঁচশো টাকা জরিমানা লাগবে পাঁচশো টাকা জরিমানা লাগবে দুঃখিত যেটি বলছিলাম যে তাদের সাথে অলরেডি কথা হয়েছে যে পাঁচশো রিঙ্গিত জরিমানা লাগবে পাঁচশো রিঙ্গিত জরিমানা এটা যে কোনো একটা ইমিগ্রেশনে দিলেই হবে ইমিগ্রেশন দিয়ে রিসিট নেবে এবং স্পেশাল পাস নেবে এবং এয়ারপোর্টে যাওয়ার তিন দিন আগে করোনা টেস্ট করবে এরপরে তারা চলে যেতে পারবে সহজ পদ্ধতিতে ইন্দোনেশিয়ান নাগরিকদের জন্য বলেছে তবে আমি বাংলাদেশি ভাইদেরকে বলবো ইন্দোনেশিয়ান নাগরিকদের যদি এরকম হয় তবে বাংলাদেশের নাগরিকদের জন্য একই রকম হওয়ার কথা এবং হবে এবং এই বিষয়ে আমি সঠিক যে ইটাস আপডেট আছে অবশ্যই খুব দ্রুত আপনাদেরকে দেব তাহলে এরকমই যে রাপলি ধরে রাখেন রাপলি ধরে রাখেন পাঁচশো রিঙ্গিতের মতো হয়তো জরিমানা লাগবে পাঁচশো রিঙ্গিত আপনার স্পেশাল পাস সহকারে সেক্ষেত্রে যে কোনো একটা নিকটবর্তী ইমিগ্রেশন থেকে পাঁচশো টাকা জরিমানা দিয়ে স্পেশাল পাস নিয়ে এরপরে এয়ার টিকিট করে তিন দিনের মধ্যে যাওয়ার তিন দিন আগে করোনা টেস্ট করে সকলেই যেতে পারবেন এই মোটামুটি রাফলি তবে এর ফাইনাল যে ডিসিশনটা আছে আমি খুব দ্রুতই আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো যে ফাইনাল যে ডিসিশনটা আছে ওকে এরপরে যে বিষয়টি আছে আপনাদেরকে বলেছিলাম যে মাই ট্রাভেল পাস আপনারা যদি এখন দেশেও যেতে চান অবৈধরাও যদি দেশে যেতে চায় মাই ট্রাভেল পাসে তো লগ ইন করতে হবে সেখানে আপনাদের হয়তো অবৈধদের দেশে যাওয়ার জন্য নতুন একটা মাই ট্রাভেল পাসের নতুন একটা ফিচার আবার দেবে যে এভাবে অবৈধরা এই পোর্টালে আবেদন করো হয়তো খুব দ্রুতই এরকম আসবে যে অবৈধ প্রবাসী যারা আছে মালয়েশিয়াতে যারা দেশে যায় তারা এই পোর্টালে আবেদন করো তাদের ট্রাভেল পাসটা এভাবে দেওয়া হবে ওকে সে বিষয়ে আমি আপনাদেরকে আপডেট জানাবো তবে ইমিগ্রেশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মাই ট্রাভেল পাসে যারা যারা লগ ইন করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন তাদের মাই ট্রাভেল পাসটা স্ট্যাটাসটা চেক করতে বলা হয়েছে বাংলাদেশ থেকে হোক অথবা এদেশের থেকেও যারা দেশে যেতে চেয়েছিলেন তারা মাই ট্রাভেল পাসে যারা অ্যাপ্লাই করেছিলেন মাই ট্রাভেল পাসে তাদের স্ট্যাটাসটা বর্তমান স্ট্যাটাসটা দেখতে বলা হয়েছে আমার কিছু স্টুডেন্ট আছে যারা দেশে যাবে তারা কিন্তু আগামীকালকে ফ্লাইটে দেশে যাবে মালিন্দ এয়ারলাইন্সে তো ওরা গত বৃহস্পতিবারেই অলরেডি মাই ট্রাভেল পাস এটা পেয়েছে মাই ট্রাভেল পাসে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল গত বৃহস্পতিবারে তারা মাই ট্রাভেল পাসের সনদটা পেয়েছে লেটারটা পেয়েছে ওকে এবং কি তারা কোভিড নাইন্টিন টেস্ট করেছিল এবং কি আজকে অনেকের রেজাল্ট দিবে বা আগামীকালকে সকালে অনেকের রেজাল্ট দিবে তাহলে কোভিড নাইন্টিন টেস্টটা রেজাল্ট হলে তারা দেশে মুভ করতে পারবে সেক্ষেত্রে যে সমস্ত ভাইরা প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে আছেন এটি আছে বৈধতা দিতে কত টাকা লাগবে ওকে সেক্ষেত্রে যারা বিভিন্ন বাংলাদেশ থেকে এবং এদেশ থেকে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা মাই টাবেল পাশে আপনাদের স্ট্যাটাসটা দেখে নিতে পারেন যে তাদের স্ট্যাটাসটা কি আছে ওকে সেকেন্ডলি সকলের মনের যে প্রশ্ন আছে বা অবৈধদের বৈধতা দিতে কত টাকা লাগবে কত টাকা লাগবে গতকালকে আপনাদের বলেছি যে আপনারা যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি আপনারা বৈধ হতে চান তাহলে আপনাদের ধরে রাখেন যে পাঁচ হাজার রিঙ্গিত লাগবে অথবা পাঁচ হাজার দুইশো বা পাঁচ হাজার চারশো পাঁচ হাজার পাঁচশো এইরকমই লাগবে রাফলি এবং কি আপনাদেরকে তো বলেইছিলাম যে আপনারা যদি ই করেন যে যে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির মালিকের সাথে কথা বলেন ওই কোম্পানির আন্ডারেই ভিসা করার চেষ্টা করেন ওকে অনেকেই বলছেন যে ভাই এই মুহূর্তে এয়ারলাইন্সের দাম কত ওকে এয়ারলাইন্সের টিকিটের দাম কীরকম রাপলি বলি মালিন্দ এয়ারলাইন্সে রাপলি যদি আপনারা দশ দিন আগের টিকিট কাটেন বা পনেরো দিন আগের টিকিট কাটেন তাহলে এই মুহূর্তে মালিন্দ এয়ারলাইন্সের ওয়ান ওয়ে শুধুমাত্র যাওয়ার টিকিটের প্রাইসটা এগারোশোর মতো এগারোশো সাড়ে এগারোশো বারোশো এরকমই আছে তো মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং বাংলাদেশ এয়ারলাইন্সেও যদি পনেরো দিন যেদিন যাবেন তার পনেরো দিন আগে টিকিট কাটেন তো এরকমই মোটামুটি এগারোশো সাড়ে এগারোশো বারোশো তেরোশো এভাবেই যদি কেউ ইমার্জেন্সি টিকিট কাটে যে তিন দিন আগে বা একদিন আগে দুই দিন আগে সেক্ষেত্রে আঠারোশো বা দুই হাজারের উপরেও হয়ে যায় ওকে আর এই মুহূর্তে টিকিট অ্যাভেলেবেল আছে টিকিট অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো একটা এয়ারলাইন্সে টিকিট কাটতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে সেকেন্ডলি আপনাদেরকে যেটা বলবো সেটি হলো অনেকেই আমাকে বলছেন যে এই মুহূর্তে দেশে যাওয়া যাবে নাকি বৈধরা যে বৈধরাও দেশে যেতে পারবেন তাদের জন্য পরামর্শ যাদের ভিসা ছয় মাসের বেশি আসে তারা দেশে যান আর যাদের ভিসা ছয় মাসের কম আছে তারা ভিসাটা রিনিউ করে এরপরে যান এটাই আপনাদের জন্য হবে ভালো ওকে অনেকেই প্রশ্ন করতেছেন আসসালামু আলাইকুম ভাই কবে হাফ ডাউন টিকিট দেবে জি আপ ডাউন টিকিট মানে রিটার্ন টিকিট সহকারে এখনও এরকম হান্ড্রেড পার্সেন্ট কোনো কনফার্ম না তবে আপনাদের জন্য যারা দেশে যেতে চান তাদের জন্য ই থাকবে যে আপনারা ওয়ান ওয়ে টিকিটটা কেটে যান শুধুমাত্র যাওয়ার টিকিটটা কেটে যান আপ ডাউন টিকিট কাটার আপনার দরকার নাই শুধুমাত্র যাওয়ার টিকিটটা কেটে যান ওকে ওকে এরপরে যেটা আছে ভাই ভিসার মেয়াদ ভাই ভিসার ম্যাচ শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি আমি কি কোম্পানি চেঞ্জ করতে পারবো জি সাতাশে ফেব্রুয়ারিতে যদি আপনার ভিসার ম্যাচ শেষ হয় অবশ্যই আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ভাই একটা সলিউশন পরামর্শ আপনার কাছে চাই কাপড়ের দোকানে কাজ করে কোন সেক্টরে সবচেয়ে ভালো হবে যে কাপড়ের দোকানে কাজ করলে এটা সার্ভিস সেক্টর কিন্তু এই মুহূর্তে তো সার্ভিস সেক্টরে ভিসা দিচ্ছে না অবৈধদের বৈধতা যে চারটি সেক্টর বলছে সেখানে সার্ভিস সেক্টর নাই সেক্ষেত্রে আপনার অন্য একটা সেক্টরে ভিসা লাগাইতে পারেন দেশে যেতে কত টাকা লাগবে দেশে যেতে আপনার বিমানের টিকিট আর যারা বৈধ আছেন তাদের তো শুধু বিমানের টিকিট লাগবে আর যারা অবৈধ আছেন তাদের হয়তো পাঁচশো রিঙ্গিতের মতো জরিমানা লাগবে প্লাস এয়ার টিকিট এই মোটামুটি দেশে যেতে খরচ প্লাস করোনা টেস্ট করতে হবে যার যার নিজের টাকা দিয়ে ওকে করোনা টেস্ট করতে এই মুহূর্তে তিনশো টাকার মতো লাগে আড়াইশো আড়াইশোর উপরে লাগে আর কি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম লাগে ওকে ভাই আমি এজেন্টের আন্ডারে কাজ করছি ভিসা আর ওকে রিনিউ করি নাই তাহলে কি আমি নতুন করে কোম্পানি পাবো ওকে যারা বিভিন্ন এজেন্টের আন্ডারে কাজ করেন বা এই ভিসা অর্থাৎ আপনারা সহজ কথা বুঝেন না কেন আপনাদের এত পেশায় গোছায় কেন বুঝতে হবে যারা অবৈধ তারাই বৈধ হতে পারবে যারা অবৈধ এখন কার কাছে কাজ করতেন কোথায় কাজ করতেন এটা কোনো দেখার বিষয় না আপনার যারা অবৈধ তারাই বৈধ হতে পারবে কথা ক্লিয়ার ওকে সহজভাবে বোঝার চেষ্টা করবেন ভালো হবে ওকে ভাই অভদ্র লোক দেশে যেতে দেশে যাওয়ার সুযোগ দিছে ভাই অভদ্র লোক না অবৈধ লোক এক ভাই বলছেন যে শাহিদুল ভাই যে ভাই অভদ্র লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে অবশ্যই জানাবেন অভদ্রটা যে তারা দেশে যেতে পারবে কোনো সমস্যা নাই অপেক্ষা করেন আপনি বিস্তারিত আপনি জানাবেন ইনশাআল্লাহ ওকে ভাই বৈধ আছি বর্তমানে এখন অবৈধ হয়ে আবার বৈধ হতে পারবো মোট কত মোট কথা আমি মালিক পরিবর্তন করতে চাই জি সেক্ষেত্রে ওকে দুঃখিত এখানে আমার নেটের একটু সমস্যা দিচ্ছিল নেটের সমস্যার কারণে আপনাদের একটা মিস কমিউনিকেশন হয়ে গেছে যাই হোক সেক্ষেত্রে এরকম তারা পারবেন মোট কথা তারা পারবেন যাই হোক আজকে আমাদের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আপনাদের যে মনের যে প্রশ্নগুলো আছে আমাকে এখানে কমেন্টস করেন আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনাদের যাদের কমেন্টসগুলো পড়তে পারলাম না এখন যা জয়েন করলেন আমাকে এখন কমেন্টস করেন আগামী ভিডিওতে আমি সুন্দর করে আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সকলে সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ